আমরা ওনার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যেটা দেখতে পেয়েছি ওনার হচ্ছে সার্ভাইকাল রিবে পিএলইডি ছিল এবং সার্ভাইকেলে টু থ্রি ফোর ফাইভ এবং স্পন্ডোলাইসিস হয়েছিল অস্টিওপেরিয়া এবং হচ্ছে পিএলআইডি লাম্বারের one two three four five S one osteoarthritis ছিল ওনার দুই হাঁটুতে ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল এবং ওনার আর্থ্রাইটিক চেঞ্জ আসছিল ওনার বোথ হিপে অনেকগুলো সমস্যা নিয়ে উনি আমাদের হসপিটালে আসেন ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের শরণাপন্ন হন দর্শক আসুন একটু আমার এই পেশেন্টের সাথে কথা বলি কবে থেকে এই সমস্যাটা শুরু হয়েছিল কি কি ধরনের ট্রিটমেন্ট করেছেন এই কতদিন কিভাবে কেটেছে সবকিছু ওনার কাছ থেকে জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত তার আগে একটু আমরা একটু ওনার সাথে পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম বোন আপনার নামটা যদি আমাদেরকে একটু বলেন আমার নাম ডক্টর ইরুন জাহান আলহামদুলিল্লাহ আমি টিচিং প্রফেশনে আছি কোথায় আছেন একটু বলা যাবে কলেজে আছি আলহামদুলিল্লাহ ওকে বাসা কোথায় আপনার আমার বাসা মোহাম্মদপুর জাকির হোসেন জাকির হোসেন রোডে আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন কি কি সমস্যা নিয়ে এসেছিলেন আপনি যদি আপনার ভাষা একটু খুলে বলতেন আমাদেরকে আমার এই সমস্যাটা অনেক পুরানো প্রায় ২০ বছর পুরানো প্রথম দুই হাজার দুই সনে এটা ডায়াগনোসিস হয় ওকে ডায়াগনোসিসের সাথে সাথেই আমি ইন্ডিয়া যাই ইন্ডিয়া যাওয়ার পরে ওরা একটা ম্যানুপুলেশন জাতীয় একটা শব্দ ব্যবহার করে ওটা করতে চায় তো আমার হাজব্যান্ড আবার এই ওষুধের সাথে সম্পর্কিত লাইনে আচ্ছা, আছেন আচ্ছা। তো উনি তখন আমার বয়স অনেক কম ছিল বিশ বছর কম ছিল আজকে থেকে তো উনি ওই সময় ম্যানুপুলেশন বা স্টেরয়েড ট্রিটমেন্টটা করাতে অস্বীকৃতি জানান এবং আমরা চলে আসি আচ্ছা এটা ইন্ডিয়াতে ছিল ইন্ডিয়াতে কোথায় ছিল ইন্ডিয়াতে ক্যালকাটা উডল্যান্ড হসপিটালে ছিল আচ্ছা তো পরে চলে আসি এবং তারপর থেকেই আমি কোনো না কোনো মানে আর্থ্রাইটিসের ডক্টরের আন্ডারে এই পর্যন্ত আছি কোনো না কোনো যত যত জনের নাম বলা যায় বোধহয় সবার আন্ডারেই ছিল মানে এমন কোনো সময় যায়নি যখন আপনি আসলে ট্রিটমেন্ট ছাড়াচ্ছিলেন ছিলেন না হয়তো তারা ট্রিটমেন্ট নিচ্ছেন বা দেখছেন যে হয়তো ট্রিটমেন্টে ভালো রেজাল্ট আসছে না তখন হয়তো আবার ডক্টর চেঞ্জ করেছেন পর্যায়ক্রমে চেঞ্জ করেছেন তো দিন দিন ডেট্রিয়েট করেছে না অবশ্যই ব্যাপারটা তো যেহেতু সার্ভাইকাল রিব বা মেরুদণ্ডের সাথে জড়িত এটা তো মেডিসিন দিয়ে তো এটার কারেকশন হওয়ার ব্যাপার নাই সেটা তো প্রথম দিকে আমরা বুঝতে পারি নাই কিন্তু এখন তো আমি নিজে জুলজি টিচার আমি তো কিছু হলেও এখন বুঝতে পারি আমার হাজবেন্ড তো ভালোই বুঝতে পারেন তো আসলে ব্যাপারটা ছিল কারেকশনের কারেকশন করতে হতো জিনিসগুলোকে কিন্তু সেটা না হয়ে শুধু মেডিসিন নির্ভর হয়ে ফিজিওথেরাপি নিয়েছি আমি ঢাকা শহর এবং সিঙ্গাপুরে গিয়েও ফিজিওথেরাপি আচ্ছা। নিয়েছি ইন্ডিয়াতে নিয়েছি অনেক জায়গায় মালয়েশিয়াতে নিয়েছি ফিজিওথেরাপি নিয়েছি ওষুধ খেয়েছি কিন্তু জানি না কেন দিন দিন ব্যাপারটা ডেটুরিয়েটই করেছে আজকে আচ্ছা, একটু ইন্টারাপ্ট করে আমরা একটু প্রথম দিককার কথাটা একটু জানতে চাই মানে যেটা আপনি বলেছেন দুই সাল থেকে আসলে প্রথম আপনার এই সমস্যাটা প্রথম শুরু হয় বা আপনি বুঝতে শুরু করেছেন তো তার আগে মোটামুটি আপনি সুস্থ ছিলেন ভালো ছিলেন স্বাভাবিক লাইফ লিড করতেন সবকিছু ঠিক ছিল তো যখন প্রথম মানে প্রবলেমটা দেখা দিল সেটা কোথায় শুরু হয়েছিল ঘাট থেকে প্রথম সার্ভাইকাল থেকে শুরু হয়েছিল এখনো তীব্রতাটা ঘাড়েই আচ্ছা পুরা মেরুদণ্ডই আছে আমাকে সিঙ্গাপুরে যখন এমআরআই করা হলো ডাক্তার পাঁচটা জায়গা মেরুদণ্ড এরকম অর্ডার করে দিয়ে বললো আপনার এই পাঁচটা জায়গায় সার্জারি দরকার এই পাঁচটা জায়গায় আপনার খুবই সিভিয়ার খারাপ অবস্থা এবং ওরা বলেই দিল যে এটা কোনোদিনও ঠিক হবে না একেবারে আচ্ছা। ঠিক হবে না সার্জারি করে আপনি ম্যানেজমেন্টের মধ্যে থাকবেন but at the same time তারা বললো যে সার্জারিটা খুবই রিস্কি সার্জারি করলে আপনি কতটুকু ভালো হবেন এই গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না কারণ এটা মেইন নার্ভ কর্ডের উপরে আচ্ছা তো এটা আপনার না করাই ভালো তারপরেও করতে পারেন আর করলে এটা এটা কারেকশন কতটুকু হবে সেটাও না মানে একটা ডিসহোপের মধ্যে দিয়ে আমি চলে আসলাম মানে আপনি ভালো হতেও পারেন আবার খারাপও হতে পারেন হ্যাঁ। দুইটার একটা মধ্যবর্তী একটা জায়গা আপনার ছিল কারণ অনেক রকমের প্রবলেম কোথাও ডিস্ক সরে গেছে কোথাও জুস বেড়ে গেছে কোথাও কমে গেছে কোথাও বেড়ে গেছে মানে মাল্টিপল ধরনের প্রবলেম মাল্টিপল ডিসপ্রলাপ ছিল বাট হ্যাঁ, কোনো কি দুর্ঘটনা বা এরকম কোনো কিছু মনে পড়ে ছিল না কোনো দুর্ঘটনা না আসলে আমি যতটুকু মনে করি মনে করি আর কি নিজেকে অ্যাসেস করতে গিয়ে যে আমি খুব রাফ লাইফস্টাইল লিড করছি আমি কলেজে অতিরিক্ত পরিশ্রম করি আমার ডিসেকশন করাতে হয় করাতে হয় ঘান নোয়ানো যত কাজ আমি প্রচুর খাতা দেখতে হয় এই সব জিনিস পড়াশোনা আমি প্রচুর করে পিএইচডি আচ্ছা। করেছি বুঝতে পারছি <laughs> সবকিছু মিলিয়ে আমি আমার শরীরের উপর অনেক অত্যাচারই করেছি এই রোগ থাকা সত্ত্বেও যেমন একটা কমফোর্ট লেভেলে আমার যত্ন করে শরীরটাকে চালানো দরকার ছিল হয়তো সেটা একেবারেই হয়নি তো যাই হোক সেটা তো আর এখন বলে লাভ নাই ট্রিটমেন্ট করেছি মনে করেছি ট্রিটমেন্ট করেছি চলছি জীবন চলে যাবে কিন্তু মানে যখনই প্রবলেম তখনই আপনি ট্রিটমেন্ট করেছেন কিছুটা ভালো থেকেছেন প্রবলেম আমি 20 বছর ধরে কন্টিনিউয়াস ট্রিটমেন্টের মধ্যে আছি আমরা একদিন দুই দিন 14টা ওষুধ খাই এখন এরকম হাতের মুড করি আমরা একদিন দুই দিনের ঘাড়ে ব্যথা সহ্য করতে পারি না আর আপনি 20 বছর থেকে এই ব্যথা নিয়ে ঘুরছেন এবং এত গুরুত্বপূর্ণ একটা প্রফেশনের সাথে আপনি আছেন মানে কল্পনা করা যায় না এখন এখন ওই যে বললাম এখন আর সুস্থ হতেই চাই না এখন শুধু ম্যানেজমেন্টের মধ্যে থেকে আমার যে দৈনন্দিন কাজকর্ম এবং এবাদত গিয়ে সংসার এইটুকু যদি আমি ব্যথা সহ্য করে করতে পারি তাতেই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা জানি ডিপিআরসি হসপিটালে আপনি এসেছেন ট্রিটমেন্টের জন্য কতদিন থেকে নিচ্ছেন ট্রিটমেন্টটা আজকে বোধহয় ষোলো দিন মানে আজকে ষোলোটা সেশন আপনি নিয়েছেন এখন পর্যন্ত সো সেই প্রথম দিন আমাদের এই হসপিটালে আসা এবং প্রথম ট্রিটমেন্টটা শুরু হওয়া থেকে আজকে ষোলোতম দিন কেমন চেঞ্জ দেখতে পাচ্ছেন ওভারঅল প্রথমত তো ফিজিওথেরাপি করানো হচ্ছে বেশ বড় সেশন দুই তিন ঘন্টার সেশনে ফিজিওথেরাপি করানো হচ্ছে আর ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে কোমরে এবং হাঁটুতে দুইটা ইনজেকশন দেওয়া হচ্ছে সামনের সপ্তাহে আরেকটা ইনজেকশন করতে দিতে হবে আচ্ছা তো আর অনেক অনেকগুলো ওষুধ দেওয়া হয়েছে সাপ্লিমেন্টারি সহ আরো আরো অনেক ওষুধ মানে তার মানে মাল্টিপল ডিসিপ্লিনের ভিতরে যেতে হচ্ছে আপনাকে ফিজিওথেরাপিটা আমি তো অনেক জায়গায় ফিজিওথেরাপি করিয়েছি মানে ফিজিওথেরাপির মধ্যেই আমি ছিলাম তো এখানেই যেটা হচ্ছে সেটা হলো ফিজিওথেরাপির মাল্টিপল কম্বিনেশন হচ্ছে মাল্টিপল কম্বিনেশন অনেক ধরনের ফিজিওথেরাপি দুই তিন ঘন্টা ধরে দেয়া হচ্ছে আমার মনে হচ্ছে এটা আমাকে খুব মানে হেল্প করছে হেল্প করছে এটা এটাতে আমি একটু বেটার ফিল করছি আমি দেখছি হ্যাঁ সো অলমোস্ট এখন এই ষোলো দিনে আপনার শারীরিক যে কন্ডিশন আমরা তো যখন আসলে ভিতর থেকে একটু ভালো হতে শুরু করি বা আমার যে প্রবলেম গুলো থাকে সেগুলো যখন দেখছি অনেকটুকু কিওর হয়ে যাচ্ছে আমরা কিন্তু ভিতরেই বুঝতে পারি যে না এখন আমি আগে থেকে অনেকটুকু ভালো আছি কোমরে সমস্যা ছিল